বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু তারা পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না হোতা না আসতে গিয়ে এক বড় এক কাস্তে নিয়ে গাছে গেজেই চড়েছি ছোট এক ডাল ধরেছে ও বাবা মরাত করে পড়েছে সরাতে জোরে করবি পর মালির ঘাড়ে এসেছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছর ধুমাধুম গোটা দু চার দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি একে ভেট্রে শেয়াল আরে দা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যে আঁতকে ওঠা কুকুরে জুড়লো ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বা মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফির কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনিগুলা কি বলিস ফের হপ্তা বা तकड़िम तकड़िम तकड़िम सा तकड़िम तकड़िम तकड़िम सा तकड़िम तकड़िम तकड़िम